আসসালামু আলাইকুম বড় ভাই এর পক্ষ থেকে আমি বড় ভাই চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে ভিডিওটি হচ্ছে রকেট ইভেন্ট বান্ডিলের এবং ক্রেজি গ্লোবালের ইভেন্ট তো আমি এই ইভেন্টটা এর আগে ছাড়তে পারিনি তো অনেক ছেড়ে দিলাম আর ছোট্ট একটি ইন্টার মাধ্যমে আমাদের আজকের ভিডিওটি শুরু হয়ে যাক Hang him from the yard. চলে আসলাম আমরা ভিডিওতে আর ভালোবাসা পাওয়ার জন্য যারা দিনের পর দিন আমাকে পরিশ্রম করে সাবস্ক্রাইব করছেন এবং আমার ভিডিওগুলো দেখছেন আর ধন্যবাদ সবাইকে প্রতিনিয়ত আমার ভিডিওতে অংশগ্রহণ করার জন্য এখন আমি ইভেন্টে চলে যাচ্ছি ইভেন্টটা আপনারা দেখতেই পারতেছেন একটা করে ফায়ার করব নয় ডায়মন্ডের ডায়মন্ড দিয়ে তো প্রথমে গান বক্সে রিভেন্ট পেয়ে গেলাম এখন এটা কেটে দিয়ে নতুন আরেকটি বান্ডিল উঠে গেল তো আমি এখন ডায়মন্ড স্পিন মেরে দিলাম ডায়মন্ড রয়্যাল বাউচার তো আরেকটা আসলো সার্ফবোর্ড তো আমি মেরে দিলাম আরে বাপ আরে বাপ এত তাড়াতাড়ি বান্ডিলটা দিয়ে দিছে আমার অবশ্য বান্ডিলের মধ্যে এতটা লোভ নেই আমি ফুটবলটা নিব বড় একটি স্পিন উনষাট ডায়মন্ডের তো পেয়ে গেলাম সাথে সাথে একটা ডান এখন এই যে আমাদের কাঙ্ক্ষিত গ্লোয়াল এটা আমি